আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেল নিউজ থ্রি সিক্সটিতে প্রথম সিনেমা বসগিরি দিয়েই আলোচনায় আসেন চিত্রনায়িকা শবনম বুবলি পাশাপাশি এই সিনেমার গানে সেই সময়ের নবাগত অভিনেত্রী নাচ দর্শকেরা পছন্দ করেছিলেন সিনেমার দিল দিল গানটির কদিন আগে একশো মিলিয়ন ভিউ হয়েছে গানটির এমন সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে গতকাল মঙ্গলবার ফেসবুক লাইভে আসেন এই চিত্রনায়িকা গানের শুটিংয়ের নানা মুহূর্তের কথা স্মরণ করে এই অভিনেত্রী জানান গানের শুটিংয়ের ফাঁকে দুপুরের খাবারের সময় ভাত ও কাঁচা মরিচের জন্য অস্থির হয়েছিলেন সেই সময় নায়িকার জন্য ভাত ও কাঁচা মরিচের ব্যবস্থা করেছিলেন চিত্রনায়ক সাকিব খান শুধু দর্শক বা শ্রোতা নন দিল দিল গানের ভক্ত নায়িকা শবনম বুবলিও গানের লোকেশনগুলো তার ভীষণ পছন্দের ছিল শুটিং হয়েছিল থাইল্যান্ডে গানের কোরিওগ্রাফি করেছিলেন আদিল শেখ শুটিং সময়ের কথা মনে করে গুগলি বলেন আমার ফিল্ম ক্যারিয়ারে প্রথম দিল দিল গানের শুটিংয়ে অংশ নিয়ে কিছু ড্রেস আমি সঙ্গে নিয়ে গিয়েছিলাম পরে কিছু কিনেছিলাম অল্প সময় হলেও প্রস্তুতি নিয়েই গানটির শুটিং করেছিলাম আমরা সকাল থেকে রাত পর্যন্ত গরমের মধ্যে শুটিং করি শুটিংয়ের সময় মাঝে মধ্যে জুস ফ্রুট এটা ওটা খাবার আসছিল লাঞ্চের সময় আমার ক্ষেত্রে মজার ঘটনা ঘটে স্পেশালি দেশের বাইরে গেলে সেখানকার লোকাল খাবার ট্রাই করি পাশাপাশি লাঞ্চ বা ডিনারে খাবার হিসেবে ভাতের সঙ্গে কাঁচা মরিচ থাকতেই হয় থাইল্যান্ডের খাবার খেলাম ভালো লাগলো কিন্তু আমার কাছে মনে হচ্ছে একটু ভাত খেতে পারলে ভালো হতো ভাত খেয়ে রেস্ট করে তারপর শুটিং শুরু করব সেই সময় ভাত ও কাঁচা মরিচের জন্য মনটাও খারাপ ছিল আমার মন খারাপটা লক্ষ্য করেন কো একটা সাকিব খান শৈশব থেকেই বুবলি প্রচণ্ড ঝাল খেতে পছন্দ করেন বাসায় সেভাবেই তার জন্য রান্না করা হতো তার খাবারের প্লেটেও সাতের আটটি কাঁচা মরিচ থাকা চাই তা না হলে যেন খাবার হজম হয় না শুটিং শুরুর পরও সেই অভ্যাস রয়ে গেছে শুটিংয়ে গিয়েও খাবারের প্লেটে আগে কাঁচা মরিচ নেন তার এই ভাত ও কাঁচা মরিচ খাওয়ার অভ্যাস আগে থেকেই জানতেন সাকিব খান ও পরিচালক সহ শুটিং ইউনিটের অনেকে সেই কারণে খাবার সময় বুবলির মুখ দেখে বিষয়টা বুঝে গিয়েছিলেন সাকিব খান জানালেন বুবলি প্রথম আলোকে বুবলি বলেন সাকিব খান বলেছিলেন ম্যাডামের মনে হয় রাইস আর কাঁচা মরিচ লাগবে না হলে তো পটকা মাছের মতো মুখ ফুলিয়ে রাখবে হাসি তখন সবাই মিলে হাসছিল আমার খাবারে ভাত আর কাঁচা মরিচ খাওয়ার অভ্যাস আছে ঘটনাটা শেয়ার করার কারণ বেশিরভাগ কাজে আসলে কষ্টটাই বেশি থাকে মজার স্মৃতি কমই থাকে তবে কষ্টটা সার্থক হয় দর্শকদের ভালোবাসায় কথায় কথায় গুগলি জানালেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তেমন একটা সরব নন তিনি তেমন একটা ফেসবুক লাইভেও আসা হয় না তার তবে এবার আড়াল ভেঙে হঠাৎ তার লাইভে আসার কারণ ভক্তদের কাছে কৃতজ্ঞতা জানানো বুবুলি বলেন দর্শকদের এই ভালোবাসায় আমাদের বস্কিরি সিনেমাটির সব গান জনপ্রিয় হয়েছে এখনও সিনেমাটি দর্শক ইউটিউবে দেখছেন আমার কাছে সব সময়ই মনে হয়েছে আপনাদের ধন্যবাদ জানানো উচিত আপনাদের কাছে কৃতজ্ঞ সিনেমায় আমার নায়ক ছিলেন আমাদের সবার পছন্দের দুই বাংলার জনপ্রিয় সুপারস্টার শাকিব খান